আমি তো যাচ্ছি দুবাই তুই কোথায় আমি মনে হয় গ্রামে যেতে হবে ভাই পাসপোর্ট নিয়ে আসছিল পাসপোর্ট নিয়ে আসছিল খালি পাসপোর্ট নিয়ে এখন সে যাচ্ছে হইছে পার্কিংয়ে অ্যান্ড তোকে কি কোশ্চেন করছে আমাকে হ্যাঁ আমাকে বলছে যে স্টুডেন্ট আইডি কার্ড আছে আমি হ্যাঁ।, হ্যাঁ পরে আমাকে দেখে বলে কি যে আপনি এখন কিসে পড়েন আমি মানে এ লেভেল দিব বলে হ্যাঁ। কি যে আপনার তো এইট পাশে তো পাঁচ বছর আগে আপনি এখন এ লেভেল দিবেন তার মানে সে বলছে তুমি পড়ালেখা খারাপ আর কি না তারপর আমি যেখানে আছে জব করি আমার জব আমি যেখানে করি সেটা হচ্ছে নিউ লুক ফ্যাশন তো আমি যখন সরি শোন না তুই আমি বলি ওনার কি করছে দেখ আমার আমি একটা সেলসম্যানের একটা সার্টিফাইড ঠিক আছে একটা পেপার ঠিক আছে কিন্তু আমার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে দু লাখ টাকা ট্রানজেকশন তিন লাখ টাকা ট্রানজেকশন চার লাখ টাকা ট্রানজেকশন ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে আমার আছে বাট প্যারা নাই হোপ ফর দা বেস্ট খেলা হবে তুই কি যাবি না না আমি এখন কনফিউজড আছি ভাই কনফিউজড আব্দুল নিফাত ভাইরা আসুক দেখি সবার সাথে বসে একটা মিটিং বসাই মিটিং হ্যাঁ। বসে আমরা টিমমেটরা যারা আছে হ্যাঁ। একটা সংগঠন করি হ্যাঁ। যে বাইরে যাব কি যাব না হ্যাঁ নয়তো কক্সবাজার গিয়ে বালি মারে তোমার ট্যাগ লোকেশন কক্সবাজার গিয়ে বালি মেরে দিবে ট্যাগ লোকেশন বাট আমরা ইনশাল্লাহ কয় তারিখ সাত তারিখ মার্চ মার্চের সাত তারিখ যাওয়ার প্ল্যান আছে যদি অলমোস্ট ভিসা হয়ে যায় ইনশাল্লাহ প্যারা নেই মামা তুমি স্যাড না স্যাড না স্যাড না আমি ভাবতে তোর পাসপোর্ট খেয়ে দিন কার তো আমার পাসপোর্ট খেয়ে দিবি খায় খায় হয়ে যাবো গাড়ি আনো নাই হ্যাঁ জন্ম নিবন্ধন কাটি নাই তাই আমি বলতেছি বিয়ে করবো কেমনে ভাই ভালো আছেন বিয়ে করছেন না ভাই করিনি করুন ভাই আশা আছে খুব আশা আছে করবেন হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই না বাপ্পা দেয় না ভাই বাপ্পাই বুঝে না বাপ্পাই বুঝে না যে বিয়ের বয়স হয়েছে আপনি যে প্রেম একটা মেয়ে নিয়ে মাত্র এখানে আসছিল ঠিক মেয়েটা দৌড় দিয়ে এখানে চলে গেছে আমি দেখছি সত্যি কথা বলছি কিন্তু সত্যি কথা জি ভাই সত্যি কথা না অবশ্যই ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখছো বিয়ে বিয়ে করে দিন সেলফি তুলেন সেলফি सेल्फी तो ले लो एकदम मांग चलो भाई भाई भाई মাস্ক না করলে ভাই না ভাই মানে মাস্ক না করলে ভাই না ঠিক আছে এই যে হাই ভিডিও কিন্তু রেকর্ড ঠিক আছে ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করবে আপনি thank you thank you thanks for the subscribe and yo hi হ্যাঁ হাই ভাই বাই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি দাদাদের দেশে যাচ্ছি এই জায়গাতে আসলে না রাতারাতি বড় লোক হয়ে গেছে দেখ আমি এখন ব্যাংক স্টেটমেন্টটা নিলাম না দেখি আমি লাস্ট মাসে পঞ্চাশ লাখ টাকা উঠাইছি এখন রানিং আমার ব্যাংক কারেন্ট ব্যাংক ব্যালেন্স দেড় কোটি টাকার উপরে <laughs> আমার পর্যন্ত ব্যাংক ব্যালেন্স আছে পনেরো লাখ টাকা আমার কি ভাই <laughs> টাকা আছে তোমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা থাকে যাই কয় টাকা সেই সেই ভাই আপনারা আস্তে আস্তে আপনারা ভাগ্য পরিবহন করতে পারবেন হ্যাঁ। আমরা এখন পার্কিংয়ে চলে এসেছি হ্যাভ টু গো কই আল্লাহ হাফেজ uncle bye yo bye bye bye bye So thanks for watching this video. Allah Hafiz.